লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি সাবফর্ম তৈরি করা যায় এর জন্য আমাদের পরিচিত লাইব্রেরি ডেটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক আমরা এই বিষয়টি আলোচনা করব আমরা কিভাবে সকল সদস্যদের তালিকা দেখতে পাব এবং প্রতিটি সদস্যর জন্য কিভাবে আমরা সেই সব বইগুলিকে দেখতে পাবো যেগুলি সদস্যরা ফেরত দেননি একটি উপায় হলো একটি ফর্ম তৈরি করা যেটি গ্রন্থাগারের সব সদস্যদের তালিকাভুক্ত করবে এবং তার নিচে আরেকটি ফর্ম তৈরি করা যাতে প্রত্যেক সদস্য যে বইগুলি ফেরত দেননি সেগুলির তালিকা থাকবে একবার এই ফর্মটি নির্মাণ হয়ে যাবার পর আমরা ফর্মটিকে পরিবর্তনও করতে পারব উদাহরণস্বরূপ একজন সদস্য যখন বই ফেরত দেবেন তখন আপনি সেই তথ্য পরিবর্তন করতে পারবেন যে ফর্মটি আমরা তৈরি করতে চলেছি তার একটি নমুনা এখানে দেখা যাচ্ছে লক্ষ্য করুন এটির নিচে একটি সাব ফর্ম দেখা যাচ্ছে আমাদের লাইব্রেরি ডেটাবেস খোলা যাক আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা বুকস ইস্যুড টু মেম্বার্স প্রশ্নটি তৈরি করেছিলাম এখন আমরা নতুন ফর্ম তৈরি করার জন্য এই প্রশ্ন এবং মেম্বার্স টেবিলটি ব্যবহার করব এখন প্রশ্নের নামের উপর ডান ক্লিক করে প্রশ্নটি প্রতিলিপি করুন এবং তারপর পেস্ট ক্লিক করুন প্রশ্নের নামের জন্য পপআপ উইন্ডোর মধ্যে একটি নতুন নাম লেখা যাক বুকস নট রিটার্নড এবার বুকস নট রিটার্নড প্রশ্নটিকে সম্পাদনা করার জন্য খুলুন কোয়েরি ডিজাইন উইন্ডোতে একটি বৈশিষ্ট্য যোগ করা যাক যাতে শুধুমাত্র সেই বইগুলিকেই দেখা যাবে যেগুলি ফেরত দেওয়া হয়নি এর জন্য চেকড ইন এর শর্তাবলীর কলামে চিহ্ন 0 লেখা যাক এন্টার টিপুন এখন এই প্রশ্নটি সংরক্ষণ করুন এবং উইন্ডোটি বন্ধ করে দিন প্রধান বেস উইন্ডোর মধ্যে বাম প্যানেলের ফর্মস আইকনের উপর ক্লিক করা যাক এবং তারপর Use Wizard to Create Form বিকল্পটি ক্লিক করুন। এখন আমরা আমাদের পরিচিত ফর্ম উইজার্ড দেখতে পাচ্ছি। আমাদের ফর্ম তৈরি করতে বাম দিকের আটটি ধাপ সম্পূর্ণ করা যাক। প্রথম ধাপ ক্ষেত্র নির্বাচন। Table colon members নির্বাচন করুন। তারপর সব ক্ষেত্রগুলি বাম থেকে ডান পাশে সরিয়ে নিয়ে যান। নেক্সট বোতামে ক্লিক করুন। আমরা দ্বিতীয় ধাপে আছি একটি সাবফর্ম নির্মাণ করা এখানে অ্যাড সাবফর্ম চেক বাক্সটিতে টিক চিহ্ন দেওয়া যাক subform based on manual selection of fields বিকল্পের উপর ক্লিক করুন তৃতীয় ধাপে যাওয়া যাক সাবফর্ম ক্ষেত্র যোগ করা এখানে আমরা আমাদের নতুন প্রশ্নটিকে ব্যবহার করব যেটি মাত্র কয়েক মিনিট আগেই তৈরি করা হয়েছে তাই tables or queries drop down থেকে নির্বাচন করুন কোয়েরি বুকস নট রিটার্নড এবার নির্বাচিত ক্ষেত্রগুলিকে বাম থেকে ডান দিকে নিয়ে যান ঠিক যেমনভাবে পর্দায় দেখানো রয়েছে নেক্সট ক্লিক করুন চতুর্থ ধাপ যোগদানকারী ক্ষেত্র নির্বাচন করা উপরের দুটি ড্রপ ডাউন থেকে আইডি নির্বাচন করুন কারণ একমাত্র এই ক্ষেত্রটি দুটি টেবিলকে যুক্ত করেছে এবার নেক্সট বোতামে ক্লিক করুন পঞ্চম ধাপ নিয়ন্ত্রকগুলি সাজানো এখানে আমরা তৃতীয় বিকল্প নির্বাচন করব প্রধান ফর্ম এবং ফর্ম উভয়ের জন্যই তথ্য পৃষ্ঠা নির্বাচন করা হলো এবং নেক্সট ক্লিক করা হলো ষষ্ঠ ধাপ তথ্য ঢোকানোর পদ্ধতি নির্দিষ্ট করা এখানে আমরা কোনো পরিবর্তন করব না নেক্সট ক্লিক করুন সপ্তম ধাপ শৈলী প্রয়োগ করা আমাদের ফর্মে পটভূমি হিসাবে ধূসর রং নির্বাচন করা যাক এবার সর্বশেষ ধাপে যান অষ্টম ধাপ নামকরণ করা এখানে আমাদের ফর্মের একটি বর্ণনামূলক নাম লেখা যাক Members who need to return books এবং মডিফাই ফর্ম বিকল্পের উপর ক্লিক করা যাক কারণ আমরা আরো কিছু পরিবর্তন করতে চলেছি এখন ফিনিশ বোতামে ক্লিক করুন দেখুন এখন এই ফর্ম ডিজাইন উইন্ডোতে দুটি তথ্য এলাকা টেবিলের আকারে দেখা যাচ্ছে এটির উপরেরটিকে বলা হয় ফর্ম এবং নিচেরটিকে বলা হয় সাবফর্ম আসুন এখন আমাদের ফর্মের উপরে একটি নতুন লেবেল যোগ করা যাক ফর্ম নিয়ন্ত্রক টুলবারের লেবেল আইকনের উপর ক্লিক করুন এবং সেটিকে ফর্ম এ টেনে নিয়ে আসুন লেবেল এর উপর ডবল ক্লিক করে সেটির বৈশিষ্ট্যতে যান এখানে লেবেল এর সাপেক্ষে লিখুন মেম্বারস অফ দ্য লাইব্রেরি এবং ফন্টের শৈলী পরিবর্তন করে এরিয়াল মোটা এবং আকার ১২ করুন একইভাবে পর্দায় যেমন দেখা যাচ্ছে সেরকম আমাদের সাবফর্ম এর উপর একটি দ্বিতীয় লেবেল যোগ করুন এবং এটির নাম দিন লিস্ট ওএফ বুকস টো বে রিটার্নড বাই থে মেম্বার এরপর আমাদের ফর্মের দৈর্ঘ্য সংকুচিত করা যাক ঠিক যেমন পর্দায় দেখানো আছে এবং এখানে নাম ক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করা যাক একইভাবে আমাদের সাবফর্ম এর মধ্যে বইয়ের শিরোনাম ক্ষেত্রটিকে প্রলম্বিত করা যাক এখানে ফন্ট পরিবর্তন করে এরিয়াল মোটা এবং আকার ৮ করা যাক এখানে পটভূমির রং পরিবর্তন করে ফর্মের জন্য সাদা এবং সাবফর্মের জন্য নীল ৮ করুন এরপরে মেম্বার আইটি কলামটিকে আড়াল করতে ডান ক্লিক করুন এবং হাইড কলাম বিকল্পটি নির্বাচন করুন ঠিক আছে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাই আমাদের ফর্মটিকে সংরক্ষণ করে নেওয়া যাক এবং তারপর সেটিকে পরীক্ষা করে দেখা যাক প্রধান বেস উইন্ডোর মধ্যে members who need to return books ফর্মে ডাবল ক্লিক করে সেটিকে খুলুন এটি হলো ফর্ম উপর বা নিচ নির্দেশক কী গুলিকে ব্যবহার করে সদস্যর তালিকাটিকে সম্পূর্ণ দেখা যেতে পারে অথবা বিভিন্ন সদস্যদের নামের উপর আপনি ক্লিক করতে পারেন দেখুন ক্লিক করলেই নিচের সাব ফর্মটি পরিবর্তন হয়ে যাচ্ছে তিনি যে বইটি ফেরত দেননি সেটি দেখা যাচ্ছে সাব যে যেকোনো একটি রেকর্ড নির্বাচন করুন এবং অ্যাকচুয়াল রিটার্ন ডেট ক্ষেত্রে ১২/৭/১১ লিখুন এবার চেকটিন ক্ষেত্রটিতে টিক দিন এন্টার টিপুন নিচের ফর্ম নেভিগেশন টুলবারে রিফ্রেশ আইকনের উপর ক্লিক করে আমাদের ফর্মটিকে এখন পরিবর্তন করে নিন দেখুন যে রেকর্ডটি আমরা সম্পাদনা করেছি সেটি এখানে আর তালিকাভুক্ত নেই অর্থাৎ সেই বইটি ফেরত বা চেক ইন করা হয়ে গেছে সুতরাং এটি হলো আমাদের ফর্ম যাতে একটি সাবফর্ম রয়েছে এখানেই লিব্রিঅফিস বেস এ সাবফর্ম তৈরি করার উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে একটি সাবফর্ম তৈরি করা যায় spoken tutorial talk to a teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই প্রকল্পটি httpspoken tutorialorg spoken hyphen tutorial dot tutorialorg দ্বারা পরিচালিত হয় এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়